চুপি চুপি কথা গুলো হলো কবিতা ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবিটা আজ কানে কানে বলে দিল মনের কথা জানে মানে জানে যা এলো আজ মনে প্যার কানে জানে মানে জানে যা তুঝে ইয়াদ করে দিল হমেশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন